সাথী রে তীরে যেও না কখনো দূরে ও সাথী রে যেও না কখনো দূরে

পথে ঝড় নেমে আসে বাধা ভেঙে আসবো তোমার সাথী রে যেও না কখনো দূরে ও সাথী রে যেও না কখনো দূরে Thank you.